মানুষ চায় বা না চায় কিন্তু মৃত্যু সবাইকে ধরে ফেলবেই ব্যাপারটা এমন যেন মানুষের জন্মই হয়েছে মৃত্যুর জন্য তবে কিছু মানুষ আছে যারা এতটাই ভাগ্যবান যে মৃত্যু যেন তাদের থেকে দূরে থাকতেই ভালোবাসে বন্ধুরা আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন এমন কিছু মানুষ যাদের একেবারে কানের কাজ দিয়ে যেন মৃত্যু চলে গেল দুই সালে ভারতের এক রাস্তায় দুই বন্ধু সাইকেল নিয়ে মনের আনন্দে চালাচ্ছিল আর বিপরীতে মৃত্যু যেন তাদের দিকেই ছুটে আসছিল হঠাৎ করে রাস্তা পার হতে থাকা সাপেসে জড়িয়ে যায় তাদের সাইকেলের চাকায় এই দুজনের তো বুঝে উঠতেই সময় লেগে যায় যে আসলে ঘটনাটা কি আর যখন তারা বুঝতে পারে তখন তো ভো দৌড় তবে ভাগ্যটা দেখছেন এত কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেও সাপের চুমু থেকে বেঁচে যায় এরা প্যারাশুটে চড়ে বিমান থেকে লাভ দিয়ে আসমানে ভেসে বেড়ানোর মজাই কিছু আলাদা তবে এটার জন্য দরকার ব্যাপক সাহসের এই জনাব বিমান থেকে লাভ দেওয়ার পর বেশ ঠিকঠাকই চলছিল সব কিছু কিন্তু কিছুক্ষণ পরেই এই অবস্থা হয় প্যারাশুট গাইড যখন হাই স্পিডে মোড় নিচ্ছিল তখন সে আনন্দেই ছিল কিন্তু এই লোক প্রেশার নিতে পারেনি আর তাই জ্ঞান হারিয়ে ফেলে সে পেছন থেকে গাইড তাকে নানানভাবে জাগানোর চেষ্টা করতে থাকে আর ভালো ব্যাপার হলো শেষমেশ লোকটি জেগে ওঠে দেখে মনে হয় এ যেন মৃত্যু ছুঁয়ে আবার ফিরে আসা এটি নেপালের এক পাহাড়ি রাস্তা একটি ট্যুরিস্ট বাস খুব সরু রাস্তায় এসে আমেরিকার এক হাইওয়েতে বাইক চালানোর সময় ভিডিও রেকর্ড করছিলেন এই বাইকার তার পাশের এক গাড়িকে খুব অস্বাভাবিকভাবে চলতে দেখা যায় রাস্তা থেকে নিচে নেমে পড়ে গাড়িটি একটু পরেই সজরে এসে গাড়িটি ধাক্কা দিয়ে ফেলে দেয় এই পিলারকে তবে এমন অবস্থার পরেও গাড়িটি থামছিলই না এই বাইকার সহ আরও বেশ কিছু গাড়ি পেছনে চলতে থাকে এই গাড়িটির দিকে বাইকার তাকে ইশারায় গাড়ি থামাতে বলে কিন্তু তাতে কোনোই লাভ হয়নি গাড়িটি ভয়ানকভাবে চলতেই থাকে শেষ পর্যন্ত গাড়িটি থামে তবে ইঞ্জিন তখনও চলতেই থাকে আসলে টায়ার ক্ষয় হয়ে যাওয়ার কারণে গাড়িটি থেমে আছে বাইকার সহ আরও লোকজন ছুটে আসে এবং ড্রাইভারকে উদ্ধার করে gas Hey! Hey! Are you all right? Do you know where you're going? Yes. What's what's the matter, man? What's the matter? You okay? He's a little pale. He might be diabetic. Are you, are you a diabetic? Are you a diabetic? Yeah, okay. Okay. Let's get out of the car. It's smoking. Come on, come on we got to get out of the car. The car's smoking. পরে জানা যায় লোকটি রানিং এ গাড়িতে থাকা অবস্থায় স্ট্রোক করেছিল আর তাই এই অবস্থা তবে লোকটার কপাল অনেক ভালো গাড়িটি নিজে নিজেই বেশ কিছু সময় চলার পরেও তাকে প্রাণ হারাতে হয়নি বরং বেশ সুস্থই ছিল সে রাশিয়ার রৎসব শহরের এক সিসি ক্যামেরার ভিডিও এটি দোকানের সামনে রাস্তায় পড়ে থাকা সাইনবোর্ড ঠিক করতে আসেন এই দোকানদার আর তারপরেই এমন অবস্থা কি টাইমিং লোকটা যখন বোর্ডটা হাতে নিল ঠিক মৃত্যু যেন তার কানের কাছ দিয়ে তখনই চলে গেল তবে ভাগ্য কাকে বলে তার উদাহরণ এই ভিডিওটি লোকটির হাতের সাইনবোর্ডটিও দুই ভাগ হয়ে গেছে তবে সে একেবারেই অক্ষত আছে আমেরিকার মেফিস শহরের এক বাড়ির সিসি ক্যামেরার ভিডিও এটি ভদ্রলোক তার কুকুরকে নিয়ে হাঁটার জন্য বের হন সে কিছু একটা শব্দ শুনে লাভ দেন আর তারপরে এই অবস্থা বিশাল এই ডালটি ভেঙে ঠিক তার থেকে একটু দূরে গিয়ে পড়ে যায় দেখে মনে হচ্ছে মৃত্যু যেন একেবারে কানের কাছ দিয়ে চলে গেল তার খুশি তো হওয়ারই কথা এ যেন দ্বিতীয় জীবন ফেরত পেল লোকটি মেক্সিকোয়ের স্যান লুইস নামের এক এলাকাতে বোট নিয়ে পাঁচ সদস্যর একটি গ্রুপ ঘুরতে আসে এক এক করে ছোট্ট ঝর্ণা পার হয়ে যাচ্ছিল তারা সবই ঠিকঠাক ছিল কিন্তু সর্বশেষ জন পার হতে গিয়ে এখানে আটকে পড়ে সাথে সাথে বোট নিয়ে ছুটে যায় ভিডিও করতে থাকা লোকটি সে একেবারে ঝর্নার নিচে চলে আসে এবং কিছুক্ষণ চেষ্টা করার পর ছোটানো সম্ভব হয় আটকে যাওয়া লোকটিকে তবে ঘূর্ণিপাকে আটকে যাওয়া সঙ্গীকে যেভাবে জীবন বাজি রেখে উদ্ধার করতে এগিয়ে আসলো লোকটি তা সত্যি চমৎকার ব্যাপার কারণ স্রোতের টানে সে নিজেও এখানে আটকে পড়ে প্রাণ হারাতে পারত দুই হাজার একুশ সালের বিশ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের এক রেলওয়ে ক্রসিংয়ে দেখা মেলে এক বিশাল ব্যস্ত নারীর ব্যারিয়ারগুলো নামানো থাকার পরেও সে দৌড়ে ঢুকে পড়ে রেল লাইনে কিন্তু রাস্তা বন্ধ থাকায় তাকে আবার ফিরে আসতে হয় তবে তার ফিরে আসাটা দেখার মতো ছিল এ যেন মৃত্যু একেবারে কানের কাজ দিয়ে চলে গেল এই আপার যাক তাতেও যদি শিক্ষা হয় এই আপাদের